ভাই আপনার সাথে এক মিনিট কথা বলতে পারি ভাই দাঁড়ান ভাই দাঁড়ান ভাই আপনি তো জানেন এখন সারা পৃথিবী Hey there. Subscribe to my channel. And also press this bell icon. আপনার কারণে যদি আপনার পরিবারে কোনো ক্ষতি হয় এটা কি আপনি চান চান না তাহলে ভাই আপনি যে মাস্কটা পরেন নাই তো আপনার সাথে তো এই ভাইরাসটা যাইতেও পারে আপনার সাথে এই ভাইরাসটা যে আপনার পরিবারের ভাই বোন আপনার বাবা মাকে ক্ষতিগ্রস্ত করবে এর সাথে আপনার পরিবার ভালো রকমের ক্ষতিগ্রস্ত হবে না সো ভাই আমরা পাশের এলাকা থেকে আসছি সো একটা কোম্পানি থেকে আসছি ওই জায়গা থেকে আমরা সবাইকে ফ্রিতে মাস্ক দিচ্ছি আপনি কি নিতে চান অবশ্যই ভাই তার সাথে একটা সেলফি তুলবো আপনি কি বলেন ওকে ওকে মাস্কটা দাও তো ভাই মাস্কটা দাও ভাই subscribe to my channel, and also press this bell icon. ভাই আপনি তো জানেন বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে এখন একটা ভাইরাসে আক্রান্ত সবাই আপনি তো এটা বুঝতেই পারছেন হ্যাঁ তো আপনি যে এই মাস্কটা পরেন নাই তাতে কি আপনি করোনা ভাইরাসে কি ধরবে না ধরবে না তো আপনাকে যদি ধরে তার জন্য আপনার পরিবার কোনো ক্ষতিগ্রস্ত হবে না এটা বোঝার পরে আপনি এখনো মাস্কটা পরেন নাই আপনার জন্য আপনার বাবা মা ভাই বোন সবাই তো ক্ষতিগ্রস্ত হবে তো এর জন্য ভাই আপনাকে একটা মাস্ক দিতে চাই তো আপনি নিতে চান সো মাস্কটা বাই করুন মাস্কটা দিব মাস্কটা দিয়ে আপনার সাথে একটা পিক তুলবো আপনি দিতে চান আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই মাছটা পরে মাছটা পরে হ্যালো হ্যাঁ আব্বা এই পাঁচ লাখ টাকা উঠে এনে আসলাম এবং তো এখন আমি বন্ধুদের সাথে একটা সাবান কিনতে যাব কি বলে ওকে ঠিক আছে আব্বা হ্যাঁ ওইদিকে আসো একটা দরকার আছে আমি তো বাসা থেকে টাকা নিয়েছি তো একটা হোন্ডা কিনতে যাবো তুমি আসো আসসালাম আমরা একটা কোম্পানি থেকে তো আমরা তো আপনি কি মাস্কটা নেবেন আপনি যে মাস্কটা পরেন নাই আপনার জন্য আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে এটা কি আপনি চান চান না তাহলে আমাদের কাছ থেকে একটা মাস্ক নেন আমরা একটা কোম্পানি থেকে আসছি তো মাস্কটা দাও ছবি দাও Hey there. Subscribe to my channel. And also press this bell icon. মাস্কটা পরেন ভাই এ ধর না ধর কি হতেছে কেন তো আপনি তো সারা পৃথিবী এখন করোনার মুখামুখি তার জন্য আমরা সবাইকে মাস্ক দিবেন নিছি ফাজলামি করতেছেন ফাজলামি না আমরা সবাইকে মাস্ক দিতেছি তো আপনি একটা মাস্ক দিন ধরেন আর দুর্মি আপনি রাহেন আপনার মাস্ক আপনাকে মাস্ক খুলেন না ভাই আপনার সাথে তো করোনাও থাকতে পারে আর আপনাকে মাস্ক খুলেন আমি পুলিশের মধ্যে মাস্ক খুলবো না আপনার সাথে তো আরে মাস্ক খুলেন আপনি ভাই মাস্ক খুলবো না আর তুই খুল মাস্ক এটা বল বুঝতেই পারছি হ্যাঁ। মলম পাটির এই তুই দাঁড়া দাঁড়া দাঁড়া এই তুই তো লিডার লিডার দে তার লিডার এক সময় ওর সাথে আজকে আমার সকালে আমার তার দোকানে দেখা হয়েছিল আমার চাকরি ছিল আমার চাকরি গেছে তো ওর একটা পুলিশে ভেঙে ফেলাইছে আমরা হলাম মধ্যবিত্ত পরিবারের ছেলে কারো কাছে হাত পাততেও পারি না চাইতেও পারি না আমরা কামাই রোজগার করতেও পারি না তার জন্য আমাদের বুদ্ধি দিল এই পথটা বেচা নেবেন নাকি ভাই আমরা ইচ্ছা করে এই পথটা বেছে নেই না করো না ভাই চলো তোমার হোটেলে যাই টাকা না ভাই চলো এই শহরে হাজারো মধ্যবিত্ত পরিবার আছে যারা দিন আনে দিন খায় তারা হাত পাততেও পারে না লকডাউনে কাজ করতেও পারে না তারা অনেকেই এই খারাপ কাজগুলো বেছে নিচ্ছে আসুন আমরা তাদের পাশে দাঁড়াই সবাই সাহায্য করি কানের হাতটি বাড়িয়ে দিই এই ভিডিওটি এতটা ইম্পর্টেন্ট না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো ভিডিওটি দেখছেন এতটুকুই আনা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাই